আমাদের অভিনন্দন প্রথমে আমি তোমাদেরকে আমাকে পরিচয় করে দিতে চাই আমার সম্পর্কে তোমরা হয়তো জানো একটু আর একটু জানা দরকার আমি গোলাম মোর্শেদ সহকারী অধ্যাপক আইসিটি আর police battalion public school and college এ পর্যন্ত জানলেই হবে আমরা ক্লাসের শুরুতেই ভিডিও দেখতে চাই ভিডিওটা দেখা যাবে কিনা এর আগে আমরা ট্রাই করে দেখেছিলাম ঝামেলা হচ্ছিল আচ্ছা তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছ জি স্যার জি স্যার আচ্ছা আমরা ভিডিওটা এনজয় করি Good morning, everyone. Good morning, teacher. How are you today? I'm happy to hear that. It's so great to see you again. Teacher, may I open the window? Certainly. It's very hot in the classroom today. Come in. Good morning. I'm sorry I'm late. May I come in? Yes, please. You may go to your place. Thank you, teacher. Who can tell me what day is it today? Please raise your hand. Emma, stand up. It's Monday. Very good. Sit down. What date is it? Jason. It's September 17th. Speak louder, please. I can't hear you. It's September 17th. That's right. Did you do your homework? Yes, Great. Let's check it. Please open your books to page 20. Let's read a text. Teacher, may I ask you a question? Yes, please. What does that word mean? Listen and repeat after me. Environment. Environment. I don't understand. Can you repeat, please? How do you spell it? E N V I R O N M E N T. এতক্ষণ আমরা একটা ভিডিও উপভোগ করছিলাম আমার মনে হয় তোমরা ভিডিওটা দেখতে দেখেছো কি সবাই দেখতে পেরেছো আচ্ছা, আমরা এই ভিডিওতে যেটা দেখলাম যে এখানে একটা শিক্ষক এবং ক্লাসরুমের ভিতরে কনভারসেশন হচ্ছিল শিক্ষার্থীদের মধ্যে যাই হোক হ্যাঁ ছবিতে তোমরা আসলে কি দেখতে পাচ্ছ অবশ্যই দেখতে পাচ্ছ যে মুরগি দুটা মুরগি তারা ঝগড়া করছে বা কমিউনিকেশন করছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শব্দ যদি শব্দ না হয় তাহলে কিন্তু তাদের মধ্যে কমিউনিকেশনটা হয় না এবার আমরা আরেকটা ছবি দেখি এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি একটা কনভারসেশন একটা মিটিং চলছে এবং সেই মিটিংয়ে করমর্দন হচ্ছে এখানেও একটি বড় ফ্যাক্টর কাজ করেছে সেটা হলো শব্দ শব্দের মাধ্যমেই তারা অ্যাকচুয়ালি একে অপরের সাথে পরিচয় হচ্ছে এরকমটি আমরা দেখতে পাচ্ছি এবার আমরা আর একটি ছবি দেখি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কেউ মোবাইল নিয়ে কেউ ল্যাপটপ নিয়ে বিভিন্ন রকম ডিভাইস নিয়ে তারা ব্যস্ত এখানে এই যে এতগুলো যন্ত্রপাতি চলছে কাজ করছে এখানে ইন্টারনেট একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে এখানে নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে এবং এই যে ইন্টারনেট নেটওয়ার্ক এটাকে চালাচ্ছে একটি মাধ্যম সেটা হলো কি সেটা অবশ্যই আমাদের জানা আছে সেটা হলো স্যাটেলাইট মানে আমরা স্যাটেলাইট সম্পর্কে আমরা জানি স্যাটেলাইট কি আমাদের অবশ্যই একটু হলেও জানা আছে বা জান এবার আরেকটা ছবি দেখি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভদ্রলোক টেলিফোনে কথা বলছে এখানেও নেটওয়ার্ক কাজ করেছে এখানেও শব্দ কাজ করেছে তাহলে কমিউনিকেশন এখানে কিন্তু একটা কমিউনিকেশন হচ্ছে এতক্ষণে আমরা অনেকগুলো ছবি দেখলাম সেখানে আমরা কমিউনিকেশন দেখেছি এবং এই কম্বিনেশন করতে গিয়ে আমরা বেশ কিছু জিনিসের উপর নির্ভর করতে আমাদের হয়েছে এখন যে ছবিটা তোমরা দেখছো এক মোবাইল থেকে আরেকটা মোবাইলে তথ্য যাচ্ছে ফেসবুক ইউজ করা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজ হচ্ছে এখানে এই যে ইন্টারনেট নেটওয়ার্ক নিয়ে কাজ হচ্ছে এটা হওয়ার পিছনে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা কি তাহলে এখান থেকে আন্দাজ করতে পারি যে আজকের পার্ট কি হতে পারে আমরা আজকের পার্ট কি হতে পারে অবশ্যই যেটা কমিউনিকেশন মিডিয়াম আমি তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা শুনছো এখানে কিন্তু শব্দ একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছি আর যেহেতু আমি জুম ক্লাসে আছি এটা আরো বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এখানে মিডিয়াম হিসেবে স্যাটেলাইট কাজ করেছে আরো অনেকগুলো বিষয় কাজ করেছে তাহলে আমরা আজকের পাঠ সম্পর্কে পার্ট জানলাম যে ডেটা কমিউনিকেশন মিডিয়া আমাদের আলোচ্য বিষয় আজকের পাঠে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হলো ডেটা কমিউনিকেশন সম্পর্কে জানা যাবে ডেটা কমিউনিকেশন প্রকারভেদ সম্পর্কে জানা যাবে বিভিন্ন প্রকার মাধ্যমের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারা যাবে বিভিন্ন প্রকার মাধ্যমে ব্যবহার সুবিধা অসুবিধা জানা যাবে তোমরা কি আমার কথা শুনতে পাও হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার তোমরা নিজেরা একটু মিউট থাকো নিজেরা মিউট থাকো তাছাড়া পাশে ডিস্টার্ব হচ্ছে আচ্ছা এবার ডেটা কমিউনিকেশন কি এটা আমরা শেখার চেষ্টা করি ডেটা কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি যে একটা একটা প্রক্রিয়া একটা পদ্ধতিতে হয়ে থাকে প্রেরক এবং প্রাপকের মধ্যে তথ্যের আদান প্রদান হয় যে কোনো গণযোগাযোগের ক্ষেত্রে যার ওখান থেকে শব্দ আসে মিউট থাকো মিউট থাকো যার ওখান থেকে শব্দ হচ্ছে তুমি মিউট থাকো আমি আমি আমার কষ্ট হলো যে আমি ক্লাসটা রেকর্ড করতে চাচ্ছিলাম এখন আর রেকর্ড লাভ হবে না কারণ হলো যে এই শব্দ ঢুকে গেলে সে তো আমি ইউটিউবে দিতে পারবো না ডিস্টার্ব করলা যে ডিস্টার্ব করলা তুমি ভালো কাজ করছো না ডেটা কমিউনিকেশন নিয়ে আমরা কথা বলছি যে ডেটা কমিউনিকেশন একটি প্রক্রিয়া আদব স্যার তোর মিয়া কিসের আদাব দাও ক্লাস করো ক্লাসের মধ্যে কিসের আদাব দাও তুমি এতক্ষণ কথা ছিলা ফাজলেমি করো না ফালতু কথা কর স্যার আমার নেট প্রবলেম করলে এখন আমি কি করব বললাম তোমার নেট প্রবলেম তুমি ক্লাসে চুপচাপ ক্লাস করবা ক্লাসের মধ্যে কোনো সালাম দিবা না আদাব দিবা না ক্লাসে ডিস্টার্ব করবা না ডেটা কমিউনিকেশনে আমরা কথা বলছি যে কমিউনিকেশন যে কোনো কমিউনিকেশন একটা প্রসেস একটা প্রক্রিয়া যেখানে প্রেরক থাকে এবং প্রাপক থাকে এবং যে কোনো যোগাযোগের ক্ষেত্রেই মাধ্যম প্রয়োজন যেমন আমি তোমাদের সঙ্গে এখন একটা কমিউনিকেশনে আছি এই কমিউনিকেশনে এটা একটা প্রক্রিয়া হচ্ছে আমি প্রেরণ করছি তোমরা গ্রহণ করছো তোমরা প্রাপক আমি প্রেরক এখানে অবশ্যই যোগাযোগ হচ্ছে একটা মাধ্যমের মাধ্যম এটা হচ্ছে যাই হোক আমরা ডেটা কমিউনিকেশনের প্রকারভেদ নিয়ে কথা বলতে চাই আমরা ডেটা কমিউনিকেশনকে মূলত দুটা মাধ্যমে ভাগ করতে পারি তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম ওয়ার এবং ওয়ারলেস আমরা অনেক ধরনের তারের সাথে আমাদের পরিচয় আছি প্রধানত এগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি twisted pair cable coaxial cable optical fibre এগুলো সম্পর্কে আমরা পরে আরো বৈশিষ্ট্য সম্পর্কে সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানব আর তার বিহীন ওয়্যারলেস মিডিয়াম বলতে আমরা বুঝি রেডিও মাইক্রোওয়েভ ইনফ্রারেড এগুলো নিয়েও আমরা আলোচনা করব তাহলে আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে যে মাধ্যমগুলো দেখলাম তার মাধ্যম এবং তার বিহীন মাধ্যম দুটা মাধ্যমেই কমিউনিকেশন হয়ে থাকে এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসেবে কাজ করছে তার বিহীন মাধ্যম কারণ হলো যে মানুষ তার নিয়ে কাজ করতে গিয়ে যুগে যুগে অনেক সমস্যার মুখোমুখি হয়েছে সেগুলো থেকে এখন মানুষ উত্তরণ হওয়ার চেষ্টা করছে তারবিহীন মাধ্যম ব্যবহারের মধ্যে দিয়ে যাই হোক আমরা প্রথমে তার মাধ্যম নিয়ে কথা বলছি ডেটা কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো তার মাধ্যম এটা তামা প্লাস্টিক কাঁচ এগুলো দিয়ে তৈরি হয়ে থাকে তারের মধ্যে দিয়ে ডাটা প্রেরক এবং প্রাপকের নিকট প্রেরিত হয় স্বল্প দূরত্ব বেশি দূরত্ব উভয় ক্ষেত্রেই তার মাধ্যম উপযোগী তবে তার মাধ্যমে কিছু জিনিস সমস্যা করে যেমন অ্যাটোনিয়েশন হয় ইএমআই e হয় এই সমস্যাগুলো এরাইজ করে থাকে তাহলে আমরা জানলাম যে কমিউনিকেশনের ক্ষেত্রে প্রাচীনকাল থেকেই যোগাযোগের মাধ্যম হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল তার মাধ্যম যেখানে এই তারগুলোর দিকে আমরা তাকাই তাহলে দেখবো সেখানে প্লাস্টিক ব্যবহার হয়েছে সেখানে তামা ব্যবহার হয়েছে কাজ ব্যবহার হয়েছে এই ধরনের এলিমেন্ট দিয়ে তারগুলো তৈরি করা হয়েছে কিন্তু তার মাধ্যমে সমস্যা হলো যে অনেক দূরে হলে এখানে ডাটা ব্যান্ড উইথ কমে যায় আবার অনেক সময় দেখা যায় এখানে ইন্টি মানে কানেকশন কানেক্টিভিটির সমস্যা হয় বিভিন্ন রকম সমস্যা অ্যারাইজ করে অ্যাটোনিয়েশন হয় ইএম e হয় ইআই হয় ইত্যাদি হয়ে থাকে যাই হোক আমরা আর একটু ভালো করে শেখার চেষ্টা করি এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে দেখতে পাচ্ছ যে চার জোড়া তার একটা পাইপের ভিতরে আছে এবং তারগুলো মোসরানো অবস্থায় আছে একটার সাথে আরেকটা মোসরানো অবস্থায় আছে সেগুলো আবার এক ধরনের ইনসুলেশন দ্বারা মোসরানো আছে এটা এক ধরনের তার এই তারকে আমরা বলে থাকি টুইস্টেড পেয়ার কেবল এই তারগুলো যদি আমি লেবেলিং করি তাহলে এরকম ভাবে লেবেলিং করতে হবে দেখো প্রথমেই আমরা কন্ডাক্টর দেখতে পাবো যেখানে তামার তার ব্যবহার করে কন্ডাক্টরটা তৈরি করা হয়েছে এই তামার তারকে আবার কভারেজ করা হয়েছে এক ধরনের ইনসুলেটর দ্বারা আবার পেয়ার শিল্ড দ্বারা সেই একটা পেয়ারকে এক জোড়া তারকে আবার ঢেকে দেওয়া হয়েছে আবার এই তারগুলো যাতে নড়াচড়া না করে সেই জন্য যেই নয়ার ইউজ করা হয়েছে এবং এই চার জোড়া তারকে আবার কভার অল ফয়েল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং সেটাকে আবার আউটার জ্যাকেট দ্বারা ঢেকে দেওয়া হয়েছে এখন তোমরা যে ছবিটা দেখলা এটা টুইস্টেড পেয়ারের খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করে আধুনিক টুইস্টেড পেয়ারটা তৈরি করা হয়েছে আগে কিন্তু এরকম ছিল না তোমরা টেলিফোন লাইন দেখেছো টেলিফোনের লাইনের পিছনে চার জোড়া তার দেখতে পাবা এরকম কিন্তু পাইপের মধ্যে ওগুলো নাই সেগুলো অবশ্যই ছড়ানো ছিটানো মানে বিচ্ছিন্ন অবস্থায় থাকে এখনো আছে যাই হোক আমরা টুইস্টেড পেয়ার তার নিয়ে কথা বলছি এর বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানলাম অর্থাৎ লেআউট সম্পর্কে জানলাম আমরা এগুলো এই টুইস্টেড পেয়ার ক্যাবলের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেমন একটা টুইস্টেড পেয়ার ক্যাবলে ভিতরে চার জোড়া তার থাকে এবং এই চার জোড়া তারার ভিতরে একটা কমন তার থাকে সেটা হলো সাদা তার এর সাথে আরো চার ধরনের চারটা তার থাকে যেগুলো লাল নীল সবুজ হলুদ এরকম থাকে এই প্রতিজোড়ার প্রতিটি তারের পুরুত্ব জিরো পয়েন্ট ফোর মিলিমিটার থেকে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার হয়ে থাকে ডাটা ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি ফ্রিকোয়েন্সি পাঁচ মেগা হার্স হয়ে থাকে এর ব্যান্ড উইথ টেন এমবিপিএস থেকে এক জিবিপিএস পর্যন্ত হতে পারে তাহলে আমরা টু স্টেট পেয়ারের যে বৈশিষ্ট্য দেখলাম যে একটা তারের ভিতরে চার জোড়া তার আছে এবং প্রতিটি তারের পুরুত্ব জিরো পয়েন্ট ফোর মিলিমিটার থেকে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার পর্যন্ত হতে পারে এবং ডেটালেস অত্যন্ত বেশি এই জন্য অনেক বেশি দূরে হলে আমরা এই ধরনের তার ব্যবহার করতে পারি না ফ্রিকোয়েন্সি ফাইভ মেগাহার্স এর ব্যান্ডউইথ টেন এমবিপিএস থেকে ওয়ান জিবিপিএস পর্যন্ত হতে পারে যাই হোক আমরা দুই স্টেট পেয়ারের বেশ কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে সেগুলো আমরা জানি যদি দূরত্ব কম হয় সেক্ষেত্রে আমরা টু স্টেট পেয়ার ব্যবহার করতে পারি দামেও সস্তা ইনস্টলেশন সহজ খুব সহজেই আমরা এই তার দিয়ে এক কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার বা কিছু কম্পিউটারের ভিতরে নেটওয়ার্ক তৈরি করতে পারি আগের দিনে ল্যান তৈরি করার সময় এই তারে খুব ব্যবহার ছিল এইটার এই তারে খুব অসুবিধা আছে যেমন ডিলে টাইম কম বেশি দূরত্বে হলে এটা ব্যবহার করা উপযোগী হবে না এই হলো টুইস্টেড পেয়ার নিয়ে কথা আমরা টুইস্টেড পেয়ারের আরেকটা জিনিস জানা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো কোথায় ব্যবহার করছে এখনো টুইস্টেড পেয়ারের ব্যবহার আছে কোথায় আছে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে চাই সেখানে আমরা এই টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করছি টেলিফোন নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি বাসা বাড়ি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে ব্যবহার করছি সিসি ক্যামেরা স্থাপনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের তার ব্যবহার করে যাচ্ছি তাহলে আমরা টু স্টেট পেয়ার সম্পর্কে জানলাম সুবিধা জানলাম বৈশিষ্ট্য জানলাম অসুবিধা জানলাম ব্যবহার জানলাম এগুলো জানলেই তোমাদের জন্য অ্যানাফ হবে কোর্সটি সম্পর্কে এবার তোমার আর একটা তার দেখতে পাচ্ছ এই ধরনের তার অবশ্যই তোমরা দেখেছো যা আমাদের বাসায় যাদের বাসায় টেলিভিশন আছে যাদের বাসায় ডিশ কানেকশন আছে আমরা কিন্তু এই তারটা দেখেছি এই তারের একটা নাম আছে সেই তার নাম হলো এক্সিয়াল কেবল কোয়েক্সিয়াল ক্যাবল এই ক্যাবলের লেআউট সম্পর্কে আমরা জানি জানতে চাই যে আসলে এই তারের একদম মাঝে একটা পার্টি নামের তার থাকে যাকে মেইন কন্ডাক্টর বলা হচ্ছে এটাকে কভারেজ করা হয়েছে ড্রাই ইলেকট্রিক আইসোলেশন করা হয়েছিল দ্বারা তাকে কভার করা হয়েছে ফয়েল শিল দ্বারা তাকে কভার করা হয়েছে ব্রেডের শিল দ্বারা তাকে কভার করা হয়েছে আউটার ব্যাপার দ্বারা অনেক কোটেশন দিয়ে মূলত এই তারকে তৈরি করা হয়েছে কারণ হলো যে আমরা টেলিভিশন দেখার সময় আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টেলিভিশন দেখছি আমাদের কিন্তু কোন সমস্যা হচ্ছে না যার ওখান থেকে সাউন্ড আসে তুমি মিউট থাকো যার মোবাইল থেকে কম্পিউটার থেকে সাউন্ড আসছে মিউট থাকতে বলছি খুব মানে এতদিন আমরা দেড় বছর ধরে ক্লাস নিলাম এখন পর্যন্ত এটা মানে ব্যবহার শিখলে না যে কেমন করে জুম ক্লাসে ক্লাসটা দিতে হয় করতে হয় এটা জানা দরকার তোমাদের কত কবে শিখবা শেখার দিন কি সারা জীবন শিখবো আমরা যাই হোক আমরা কোয়েকজেল ক্যাবল নিয়ে কথা বলছিলাম এই ক্যাবলের বিভিন্ন অংশ নিয়ে আমরা কথা বলছিলাম এবং একটা লেআউট তোমাদেরকে আমি দেখালাম এটার কিছু বৈশিষ্ট্য আছে সেটা আমরা জানি কোয়েকজেল কেবলের বৈশিষ্ট্য হলো এর কেন্দ্রে সলিড কপার থাকে সলিড কপার ঘিরে থাকে প্লাস্টিক ফোমের ইনসুলেশন আর প্লাস্টিক ফোমের উপরে নেট আকৃতি থাকে এক ধরনের জালিকা আর তড়িৎ চুম্বকীয় আকর্ষণ থাকে না অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স এখানে হয় না এর ব্যান্ডউইথ দুশো বিপিএস পর্যন্ত হতে পারে ডাটা ট্রান্সমিশন লস খুবই কম এটা হলো কোয়েকজেলের বৈশিষ্ট্য এর কিছু সুবিধা আছে আবার অসুবিধাও আছে আমরা সুবিধাটা জানতে চাই ফাইবার অপটিক তারের চেয়ে এটা সস্তা আমরা জানি যে পৃথিবীতে এখন সবচেয়ে দামি তার যেটা সেটা হলো অপটিক্যাল ফাইবার এর চেয়ে সস্তা হলো coaxial cable data transmission loss কম ব্যান্ডউইথ বেশি অ্যাটেনেশন পরিমাণ কম এনালগ ডিজিটাল উভয় ধরনের ডাটা ট্রান্সমিশনই মূলত আমরা কোয়েকজেল ক্যাবল ব্যবহার করতে পারি কোয়েকজেল ক্যাবলের বেশ কিছু অসুবিধাও আছে দূরত্ব খুব বেশি হলে ব্যান্ডউইথ কমে যায় এই জন্য দেখো আমরা ডিশ কানেকশন যেখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর একটা করে থাম্বায় একটা করে বক্স লাগানো আছে এই বক্সটার নাম হলো রিপিটার এই যে ডাটা স্পিড কমে যায় এই স্পিডকে বাড়ানোর জন্য এই রিপিটার কাজ করে থাকে অসুবিধা হলো রিপিটার ব্যবহার করতে হবে যদি আমরা লম লম্বা ডিস্টেন্সে এটা নিয়ে কাজ করতে চাই স্টেট পেয়ার কেবল এটা চেয়ে একটু দামি এর আগে আমরা টু স্টেট পেয়ার জেনেছি সেটার চেয়ে দামি নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা জটিল আমরা কোথায় আসলে এই কোয়েকজেল কেবল ব্যবহার করছি আমরা অনেক জায়গাতে ব্যবহার করছি ডিশ টিভিতে আমরা এটা ব্যবহার করছি মিলিটারি ইকুইপমেন্ট আল্ট্রাসাউন্ড স্ক্যানিং ইকুইপমেন্টে ব্যবহার হচ্ছে বিভিন্ন এডিটিং ফার্মে ভিডিও ডেটা ট্রান্সফারে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে শুধু তাই না এখন আমরা সিসি ক্যামেরা যে ওয়ারিং করছি সেখানে আমরা মিডিয়াম হিসেবে এই কোয়েকজেল কেবল ব্যবহার করছি আচ্ছা এবার তোমরা আরেকটা তার দেখতে পাচ্ছ তোমরা কি এই ধরনের তার দেখেছ এরকম চেয়ারা কোন তার দেখেছ আমাকে শুনতে পাও তোমরা ইসমাম লাবিব মাহবুবা জি স্যার হ্যাঁ, এই তারটা একটা নাম আছে নাম হলো অপটিক্যাল ফাইবার কেবল এই তার বিভিন্ন ধরনের হয় বিভিন্ন কালারের হয় মূলত এই তারের বৈশিষ্ট্য এক আমরা এর লেআউট সম্পর্কে জানবো কোনটার নাম কি একদম মাঝে একটা কোর একটা অংশ দেখা যায় এটা একটা গ্লাসের তৈরি এই কোরটা গ্লাস দিয়ে তৈরি বিশেষ ধরনের সিলিকা জাতীয় পদার্থ দ্বারা তৈরি একে কভারিং করা হয়েছে ক্ল্যাডিং দ্বারা কে কভারিং করা হয়েছে কোটিং দ্বারা কোটিংকে কভারেজ করা হয়েছে স্ট্রেন্থ মেম্বার দ্বারা আবার স্ট্রেন্থ মেম্বারকে কভারেজ করা হয়েছে আউটার জ্যাকেট দ্বারা এগুলো সম্পর্কে আরো আমরা জানবো আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই যে অপটিক্যাল ফাইবারের কিছু বৈশিষ্ট্য আছে যে আমরা এটা কি ধরনের মেটাল দিয়ে তৈরি হয়েছে বড় সিলিকেট ছোট lime silicate alumina silicate silicate মানেই এক বালুর ব্যাপার গ্লাসের ব্যাপার আমরা জানি এটা সাহায্যে তথ্য পার হয় আলোর সাহায্যে আলোর গতি যত সেরকম গতিতে তথ্য ট্রান্সমিশন হয়ে থাকে মূলত এই তারের মধ্যে দিয়ে তাহলে বুঝতেই পারছি যে এটা কত দ্রুত তার তথ্য ট্রান্সমিশন ট্রান্সমিশন করে থাকে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব এই তারের মধ্যে দিয়ে এটা লস নাই বললেই চলে সমুদ্রের তলদেশ দিয়ে বাংলাদেশ এই সুপার হাইওয়েতে সংযুক্ত হয়েছে আমরা এটা জানি যে সারা পৃথিবী এখন অপটিক্যাল ফাইবারের লিঙ্ক আপ হয়েছে সেটা সমুদ্রের তলদেশ দিয়ে এই লিঙ্ক আপটা হয়েছে বাংলাদেশ কক্সবাজারে সমুদ্রে নিচে দিয়ে এটা কানেক্টেড হয়েছে ওখান থেকে চিটাগাং হয়ে ঢাকা হয়ে বাংলাদেশে অপটিক্যাল ফাইবার কেবল আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে যাই হোক অপটিক্যাল ফাইবারে বেশ কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে সেটা আমরা জানি সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বলা হচ্ছে উচ্চ ব্যান্ডুইথ সম্পন্ন বলা হচ্ছে নেটওয়ার্কের ব্যাকবোন তৈরি করা যায় খুব সহজে অ্যাটোনিয়েশন হয় না ডেটা লস নাই বললেই চলে আকারে ছোট এবং ওজন কম ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নাই অর্থাৎ বিদ্যুৎ চুম্বুক এখানে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না অ্যাটোনিয়েশন হয় না কখনো দেখা যাচ্ছে যে স্পিড বাড়লো কখনো কমলো এরকম বিষয়গুলোও নেই এটা হলো সুবিধা আর অসুবিধা হলো যে অনেক দাম বেশি গ্লাসের তার অনেক কস্টলি ইনস্টলেশন করতে জটিল প্রক্রিয়া ইনস্টলেশন করতে হয় এই ধরনের অসুবিধাগুলো আছে আরেকটা বিষয় হলো যে এইটা যেহেতু গ্লাসের তৈরি আমরা নেটওয়ার্ক তৈরি করতে গেলে বাঁকাতে পারি না কারণ বাঁকালে তো ভেঙে যাবে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এটা একটা বড় ইজ অর্ডার আছে এবার আসি আমরা কোথায় ব্যবহার হচ্ছে অপটিক্যাল ফাইবার আমরা সেটা জানি আমরা বলেছি যে পৃথিবী এখন একটা সুপার ইনফরমেশন সুপার হাইওয়েতে যুক্ত হয়েছে একটা ক্যাবলের মধ্যে দিয়ে সেই ক্যাবলটাই হলো অপটিক্যাল ফাইবার বাংলাদেশও এর সাথে সংযুক্ত হয়েছে এটা অত্যন্ত শক্তিশালী অত্যাধুনিক সেন্সর তৈরি করা যায় এটা দ্বারা মেডিকেল ডিভাইস যেমন এন্ডোস্কোপ তৈরিতে ব্যবহার হচ্ছে নেটওয়ার্কের বেগবন হিসেবে ব্যবহার হচ্ছে তবে বর্তমানে আমরা যে সিসি ক্যামেরা বা অন্য নেটওয়ার্ক তৈরি করছি সেখানে ব্রেকবন হিসেবে আমরা এই অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করছি এর ফলে কি হচ্ছে আমাদের নেটওয়ার্কটা আরো বেশি চাঙ্গা হচ্ছে আমাদের ডাটা ম্যানিপুলেশন দ্রুত হচ্ছে এই সুবিধাগুলো আমরা এখান থেকে পাচ্ছি যাই হোক এতক্ষণে আমরা কেবল মিডিয়াম নিয়ে কথা বলছিলাম এবার আমরা একটু ওয়ারলেস মিডিয়াম নিয়ে কথা বলতে চাই ওয়ারলেস মিডিয়াম কি আমরা বলেছি যেখানে তার থাকে না সেখানে ওয়ারলেস মিডিয়াম কাজ করে থাকি এবং আধুনিক যে প্রযুক্তি এই প্রযুক্তিকে আরো বেশি এগিয়ে দিয়েছে এই ওয়ারলেস প্রযুক্তি মিডিয়ামটা এ ধরনের মিডিয়ামে আমরা তারের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সলভ হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের সাহায্যে তথ্য আদান প্রদান করা হয় এই ধরনের মাধ্যমে তার বিহীন মাধ্যমে অ্যান্টিনা ব্যবহার ভূমিকা আছে এই ধরনের কমিউনিকেশনে দুই ধরনের অ্যান্টিনা ব্যবহার হয় রিসিভার এবং একটা ট্রান্সমিটার দুটা জিনিস দুটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট একটা রিসিভার একটা জায়গায় তথ্য গ্রহণ হয় একটা জায়গায় থেকে তথ্য পাঠানো হয় রিসিভার এবং ট্রান্সমিটার এই দুইটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে যেমন আমরা যদি মোবাইলের কথা বলে থাকি মোবাইল কমিউনিকেশন সেখানে আমরা কি দেখতে পাই অনেকগুলো টাওয়ার সেট করা আছে সেগুলো এক জায়গায় থেকে কেউ এখানে রিসিভার হিসেবে কাজ করছে কেউ ট্রান্সমিটার হিসেবে কাজ করছে তাহলে আমরা প্রথমেই রেডিও ওয়েভ নিয়ে কথা বলতে চাই এটা তিন কিলো হার্স থেকে তিনশো কিলো হার্স এর মধ্যে সীমিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রেডিও ওয়েভ বলে হয় থাকে এখানে রেডিও ওয়েভের ব্যবহার দশ কিলো হার্স থেকে এক গিগা হার্সের মধ্যে হয়ে থাকে এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা এক মিলিমিটার থেকে একশো মিলিমিটার পর্যন্ত হতে পারে রেডিও ওয়েভে প্রেরক এবং প্রাপককে লাইন অফ সাইট থাকতে হয় না এর সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করা যায় ফ্রিকোয়েন্সি কম বলে একসাথে বেশি ডাটা ট্রান্সমিশন সম্ভব হয় না পরিবেশ মানুষের শরীরের জন্য এটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই জন্য যেখানে রাডার স্টেশন থাকে সেখানে আমরা বাড়ি করতে চাই না এই বিষয়গুলো আছে এর আশেপাশে বাস করতেও আমরা চাই না কারণ এখানে আমাদের শরীরের উপরে প্রাণীকুলের উপরে সমস্যা সৃষ্টি করতে পারে যাই হোক আচ্ছা এবার টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ নিয়ে আমরা কথা বলছি হাই ফ্রিকুয়েন্সি রেডিও ওয়েভ হলো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার বসানো থাকে এটা মেঘার সীমার নিচে ফ্রিকোয়েন্সি ব্যবহার হয় ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি যোগাযোগ করে স্বল্প দূরত্বে যোগাযোগের জন্য এটা ব্যবহার হয়ে থাকে স্যাটেলাইট মাইক্রোওয়েভ উপগ্রহের সহায়তা নিয়ে এটা কাজ করে এটি পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে transmitter receiver VSAT solar power থাকে এতে transmitter receiver VSAT solar power থাকে পৃথিবীর জলবায়ু আবহাওয়া পর্যবেক্ষণ টিভি সম্প্রচার ইন্টারনেট প্রতিরক্ষা প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার হয় এটি একটি সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে কাজ করছে এখন সারা পৃথিবীতে এটার গুরুত্ব খুবই বেশি আমরা ইনফারেট ক্যামেরা কথা পারি যে ইনফ্রারেড আরেকটি পারভিন মাধ্যম আমরা ইনফারেট ক্যামেরার কথা জানি ইনফারেট প্রক্সিমিটি সুইচ সার্কিটের কথা বলতে পারি ইনফারেট এটি তরঙ্গ নির্ভর যোগাযোগ ব্যবস্থা এটি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর ফ্রিকোয়েন্সি টেরাহার্জের মধ্যে খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য এটি ব্যবহার হয় ভবিষ্যৎ প্রজন্মরা এটি ব্যাপকভাবে ব্যবহার করবে টেলিভিশন ভিসিডি প্লেয়ার খেলনা গাড়ি রোবট সহ নানা ধরনের রিমোট কন্ট্রোল খেলনা জাতি এই প্রযুক্তি ব্যবহার করছে কার লকিং সিস্টেমে ব্যবহার হয় গৃহ সামগ্রী